এক্সকিউজ মি আমাকে বলছেন জি আপনি কি এই অফিসে জব করেন জি কিন্তু আপনাকে তো চিনতে পারলাম না আমি আমি শফি এই তো বাড়িটারি বানাই আর কি ও কোন কনস্ট্রাকশন নাম খুব ছোট ভেঞ্চুরা কবি বলেছেন নামে কি বা আসি সেটাই এক মিনিট হ্যাঁ হ্যালো কোন কবি বলেছেন বানিয়ে বলেছি বুঝলাম না তো কেন কি করেন sweet. Are you looking to the girl? No, no, no. no. Teacher? No. Kiss no. them. বখাটে এসে নামধাম পরিচয় সব জানিয়ে দিয়ে গেল তুমি কিভাবে জানলে ভাবি আরে এটা তো সিনেমাটিক সুন্দরী মেয়েদের সাথে এরকমই হয় সুন্দরী মেয়েরা আবার এসব বখাটেদের প্রেমেও পড়ে যায় <laughs> ভাবি আচ্ছা ভাইয়া এসেছে হ্যাঁ শোন তোর ভাইয়া একটা ফাইল তোর টেবিলে রেখে এসেছে আমাকে বলল তোকে বললেই তুই বুঝবি ফাইল নিশ্চয়ই কোনো পাত্রের জীবন কাহিনী ছবিও আছে কেবল চাকরিটা পেয়েছি একটু ঘুরে ঘুরে বেড়াতে দাও একটু সুখে শান্তিতে দিন যাপন করি তারপর না হয় বেশিরভাগ সুন্দরী মেয়েদের ভাগ্য ভালো হয় না বুঝতে পেরেছি ব্যাচেলর ননদের সুদ তোমার সহ্য হচ্ছে না ভাবিদের এই একটাই দোষ কি ব্যাপার নরদ ভাবিতে কি সলা পরামর্শ হচ্ছে দেখো না ভাইয়া ভাবি আমার পিছনে লেগেই আছে আচ্ছা কি বিষয় বিষয় কিছুই না তুমি বসো নাদিয়া তুই যা ফ্রেশ হয়ে আয় আচ্ছা কাজের কি অবস্থা সব ঠিকঠাক মতো চলছে তো জি স্যার সব ঠিকঠাক মতো চলছে ওই মেশিনটা একটু ডিস্টার্ব দিছিল স্যার ঠিক করছি স্যার গুড আমরা হইলাম গিয়ে ফার্স্ট ক্লাস কন্ট্রাক্টর স্যার আমাদের আবার ওই দু নম্বরের অভ্যাস নেই স্যার গুড রডের পরিবর্তে বাস টাস দিচ্ছেন না তো আবার স্যার সব ঠিকাদার এক না স্যার সেটাই ভালো আমরা চাই একটা ভালো সুন্দর কাজ করতে জি স্যার অবশ্যই চলুন স্যার চা খাই চা চলুন ঠিক আছে স্যার আপনার আমি স্যার ম্যাডাম আসসালামু আলাইকুম ওয়ালাইকুম সালাম ম্যাডাম আমার স্যার আপনাকে চায়ের দাওয়াত দিয়েছিলেন আপনার স্যার আমি কি ওনাকে চিনি চিনেন না চিন পরিচয় হলো মানে কি ফালতু আশ্চর্য গতকাল আপনার সাথে রাস্তায় দেখা হলো না হ্যাঁ আর আজকে আপনি অফিসে চলে আসছেন এই তো রাস্তার মানুষ রাস্তা ধরে সোজা চলে এলাম তা কি করতে পারি আপনার জন্য হ্যাঁ ও আপনার এখান থেকে হুমায়ুন আহমেদ স্যারের দুটো বই আমাকে দিতে হবে অবশ্যই আপনার পছন্দের এক্সকিউজ মি এটা লাইব্রেরি না এটা একটা অফিস আমি জানি তো কিন্তু আপনি তো হুমায়ুন আহমেদ স্যারের বই পড়েন আচ্ছা ঠিক আছে বই দেওয়া লাগবে না বই না হয় না দিলেন কিন্তু চা কফি কিছু অফার তো করতে পারেন আজব তো হ্যাঁ আজবই তো মানে প্রত্যেকদিন রাস্তায় দেখি আজকে একদম আপনার অফিসে আপনার সামনে দাঁড়িয়ে আওলাদ আওলাদ জি ম্যাডাম ওনাকে এক কাপ কফি দাও তো আনছি না না দুজনে একসঙ্গে খাবো <laughs> তাই না এত সময় আমার নাই অসম্ভব বস বেটা তো একটা অফিসের মধ্যে ঢুকে গেছে এই তোমরা কি এলিয়ান বুঝলাম না তোমরা কি ভিন গ্রহের মানুষ যে অফিসে ঢুকতে পারতেছো না অফিসের ভিতর ঢুকে ওই লোকটারে কিভাবে কি করবো বলেন কিভাবে করবে সেটাকে আমি বলে দেবো নাকি ওকে বস বুঝছি আর বলতে হবে না মামা দুই কাপ চা দাও আলগা বাতি মারে দিও বস শুধু চা পুরী চলবো পুরী তুমি ঢাকায় বলছো ঠিক আছে মিয়া তুমি যদি সিলেটে গিয়া পুরি বলো তুমি তো মায়ের খাবা বলবা গরম গরম ডাল পুরি থ্যাংক ইউ দুটা লোক গতকাল আমাদের অফিসে আসছে তো আজ কদিন ধরে দেখতেছি খালি ঘুর ঘুর করে ইঞ্জিনিয়ার মোহাম্মদ শফিকুল ইসলাম জীবনে কাউরে কোনো দিন চাঁদা দেয়নি আগে পুলিশ চাইতেছে পুলিশ দেখতে দৌড় দরকার দৌড় দিলে তো সন্দেহ করবো মিয়া এখন কি করুন ভাই সাথে তো অস্ত্র লোকটাকে ঠিক আমি বুঝতে পারছি না তাকে আমি ভালো করে চিনিও না কে উনি কি করে কিছুই জানি না কখনো কখনো মনে হয় খুব ভালো আবার কখনো কখনো মনে হয় খুব বখাটে বিভিন্ন সময় বিভিন্ন অজুহাতে সে আমার অফিসে আসবে না হয় রাস্তায় দাঁড়িয়ে থাকবে কোনো কোনো সময় আমাকে কফি খাওয়ার অফার করবে নাহলে ঘুরতে যাওয়ার অফার করবে কি অদ্ভুত রাজি হয়ে যা চল একদিন ভাঙানি দিই পকেট ঢোলা দিলে কেমন হয় হ্যাঁ একে তো নাচুটি পড়ি তার উপরে আবার ঢোলের বাড়ি যদি যাস তবে জমদুতের মতো ঝাঁপিয়ে পড়বে আর তুই বলবি না না শয়তান তুই আমার দেহ পাবি কিন্তু মন পাবি না <laughs> আমি মরি জ্বরে আর আমার সখা কেমন কেমন করে যা একটা জিনিস কি জানিস লোকটা চোখে মুখে অনুরাগ কখনো খারাপ কিছু দেখিনি আবার লোকটাকে সামাজিকও মনে হয় না কি অদ্ভুত ম্যাডাম এইভাবেই তো ভদ্র মেয়েরা বখাটে ছেলেদের প্রেমে পড়ে আসসালামু আলাইকুম এই এই খবর কি খবর তো খারাপ না একটা মানুষের শিক্ষা দিতে যদি এত সময় লাগে তাহলে তো তোমাদের দিয়ে কোনো কাজ হবে না বস ওদের সম্পর্কে আপনার ধারণা নাই আমি জানি বস কাজটা অনেক আগে শেষ হয়ে যেত ওই বেড়া পুলিশ অফিসার আছে না কই তিয়া জানি এসে উপস্থিত হয়ে যায় বস হ্যাঁ মনে করে আমরা ইপটিজার বস লোকটার সাথে আপনার সমস্যা কি বস বস তারা দেখে তো খারাপ মনে হয় না খারাপ ভালো তুমি কি বুঝবা এই তোমাকে বাড়ি কোথায় বস নেত্রকোনা নেত্র করা মানুষ তো জানি বুদ্ধিমান হয় তোমরা এত বেকুভিলা কি কইলা ও আমার কত বড় ক্ষতি করছে জানো আমি কেন একা কেন নিঃসঙ্গ কেন আজও সিঁড়িটার কান্না আমার চোখে ভাসে আমি ছেলেটাকে সব বলেছি আমি একজনকে ভালোবাসি তার সাথে আমার দীর্ঘ দিনের সম্পর্ক আছে আপনি অন্য কাউকে বিয়ে করেন সে কি বলল যে কোনোভাবেই হোক আমাকেই বিয়ে করবে তার মানে তার কাছে আমার আর তোমার ভালোবাসার কোনো মূল্য নেই না নেই সে যে কোনো মূল্যেই হোক আমাকে বিয়ে করতে চায় বিশ্বাস কর মজি আমি তোমাকে অনেক ভালোবাসি বস আপনি চিন্তা করেন না আগামী কয়েক দিনের মধ্যে ওই লোকটার আমি উপর পাঠিয়ে দিতেছি ওইখানে গিয়া তারা গুনবো এক দুই তিন চার যদি না পারে পারবো ক্ষমতা সম্পর্কে আপনার ধারণা নেই যদি না পারে পারা দেয়া কিন্তু আতুর উজুরি বাইর করে ভালাবো আমার নিশ্চয় তোমরা চিনো আমি ওকে যাইতে কম হ্যালো হ্যাঁ ইঞ্জিনিয়ার শফিক বলছি আপনি কি বলছেন কি কনফার্মেশন লেটার মেল করে দিয়েছেন আচ্ছা ঠিক আছে আমি আমি এক্ষুনি দেখছি হ্যাঁ না আমি আমি এক্ষুনি চেক করছি ওকে রাজু রাজু তাড়াতাড়ি বাইক বের করো বেরো আচ্ছা আর বলিস না এটা চলছে তোর কি অবস্থা আসবো ম্যাডামের কি পাসপোর্ট করা আছে এ আবার কেমন প্রশ্ন একটা কথা জানতে চেয়েছি এত অবাক হওয়ার তো কিছু নেই থাকলে বলেন আছে না থাকলে নেই আমার থাকলেও আপনাকে বলবো কেন আচ্ছা আপনারা মেয়েরা কি সোজা কথা বলতে পারেন না আপনি তো একে গায়ে পড়ে কথা বলতে আসছেন তার উপরে আবার মেয়ে জাতির উপরে দোষ দিচ্ছেন আফসোস আচ্ছা গায়ে পড়েছি বলে কি এক কাপ চাও খাবেন না আপনি সত্যি একটা ইম্পসিবল হয়তো কবে আপনাকে আর বিরক্ত করব জানি না ভালো থাকবেন একটা মেয়ের সব থেকে সুন্দর দিক কোনটা জানেন তার personality I like your personality আচ্ছা নাদিয়ার কি কোনো পছন্দ আছে আর যদি না থাকে তাহলে একটা ভালো ছেলের প্রস্তাব আছে তাই নাকি ছেলে কি করে ওর যদি কোনো পছন্দ না থাকে তাহলে ছেলের বিষয়ে খোঁজখবর করব ভাবি কেমন আছে ভালো আছি তুমি কেমন আছো ভালো আছি ভাবি নাদিয়া আছে নাদিয়া তো এখন অফিস থেকে ফেরোনি কেন তুমি আসার আগে ফোন দিয়ে আসনি না ভাবি আমি এদিক দিয়ে যাচ্ছিলাম ভাবলাম আমার সঙ্গে দেখা করে যাই এই চলে তুই এই তো নাদিয়া চলে হ্যাঁ, এসেছে শোনো তোমাদের দুজনের সাথে আমার খুবই গুরুত্বপূর্ণ কথা আছে আসো শিগগিরই আমার সাথে আসো ইঞ্জিনিয়ার স্যার উনি আসেন ম্যাডাম আমি কোনার কথা জিজ্ঞেস করেছি হ্যালো হ্যাঁ নাজনিন ওরা আমাকে ফোন করেছিল ওরা বলল যে ছেলে বিজনেসের কাজে জার্মানি চলে যাবে শর্টলি তো চলে যাওয়ার আগে ওরা নাদিয়াকে দেখে যেতে চায় খুবই ভালো কথা ওদেরকে আসতে বলো ওরা তো বললো আজই সন্ধ্যায় আসবে আজই সন্ধ্যায় এটা কি বলো একটা প্রিপারেশনের ব্যাপার আছে না তাছাড়া নাদিয়াও তো বাসায় নাই ওকেও তো বলতে হবে ওকে ফোন করে বলে দাও ও যেন আজকে অফিস থেকে একটু তাড়াতাড়ি ফিরে আসে আচ্ছা রাখো দেখি কি করা যায় আমার সাথে ফাইজলামি করতে আসছেন স্যার সাত আসমান পাড়ি দিয়ে আমেরিকা চলে গেছে কি ব্যাপার আমার ননদিনীর মনটা একটু ভারী ভারী মনে হচ্ছে আজকেও কি কোনো সুদর্শন প্রেমের প্রস্তাব দিয়ে গেছে না ভাবি সেরকম কিছু না আচ্ছা তুমি আমাকে তাড়াতাড়ি আসতে বললে কেন সেটা বলো ওই যে তোর ভাইয়া সেদিন একটা ছেলের কথা বলেছিল না ছেলেটা ব্যবসার কাজে জার্মানিতে চলে যাচ্ছে ওরা হঠাৎ করে ফোন করলো আজকেই নাকি ওরা তোকে দেখতে আসবে কি বলো কথা নাই বার্তা নাই প্লিজ তুই একটু তাড়াতাড়ি রেডি হয়ে নে আর শোন আমার ওই লাল জামদানিটা পরিস ওটাতে তোকে খুবই সুন্দর লাগে ভাবি টেনশন করিস না আমি শিউলিকে আসতে বলেছি ও এখনই চলে আসবে তাড়াতাড়ি রেডি হয়ে নে আরে ছাগল চিনো তুমি হচ্ছে একটা ছাগল ছাগল দিয়ে যদি হাল চাষ করা যেত তাহলে মানুষ গরু কিন্তু ছাগল তো সেটা কোথেকে জোগাড় করছে একটা কাজ দিলাম পাঁচ বছর ধরে ঘটর ঘটর করতেছে কামের নাম নাই বস ব্যাটারি তো খুঁজেই পাওয়া যাচ্ছে কোথায় যে আছে কে জানে নাকি টের পায় আত্মগোপন করছে এখন যেখানে যাইতেছে মনে হয় কাজ হবে সিসার গুলির মতন কাজ হবে বল এখন কোথায় যেতেছে গারো পাহাড়ের পাদদেশে কলমা কান্না সুষম দুর্গাপুরের নাম শুনছো জি না তা শুনবার সেখানে নিজামুদ্দিন নামে এক খুনি আছে তার কাছে নিজামুদ্দিন সে তো অনেক আগেই মারা গেছে ছাগল দুনিয়াতে নিজামুদ্দিন কি একজনই আছে আর নাই Excuse me? চলে এলাম আপনাকে পটাতে আপনি ঠিক আগের মতোই আছেন আপনি কিন্তু আগের চাইতে অনেক বেশি সুন্দর হয়ে গেছেন পাঁচ বছর আগে আপনি আমাকে চা খাওয়ার দাওয়াত দিয়েছিলেন আজ আমি আপনাকে আমার অফিসে চা খাওয়ার দাওয়াত দিলাম সরি আজকে বোধহয় পারবো না একটু তারা আছে ও বাই দ্য ওয়ে আমার কার্ডটা কি রাখবেন শুনছিলাম কি শুনছিলেন একটা মানুষের গলা এত সুন্দর হতে পারে আপনি কথা নেই বার্তা নেই কোথায় ওধাও হয়ে গিয়েছিলেন খুঁজেছিলেন নাকি আমাকে না আপনার শিষ্য এসে খবর দিল আপনি পালিয়ে গিয়েছেন তার মন খুব খারাপ আচ্ছা সেটা দেখা হলে বলি আচ্ছা একদিন দেখা হলে কেমন হয় বলেন তো হতেই পারে আচ্ছা ঠিক আছে তাহলে আমি আপনার বাসার নিচে এসে ফোন দিচ্ছি আপনি আমার বাসা চিনেন নাকি আমি আপনার অনেক কিছু চিনি এবং জানিও আমি চলে এসেছি মানে কি তোমার বাসার নিচে নেমে এসো but I need to change up oh okay no problem take your time I am waiting thank you hello boss এতদিন পর বাডারে খুঁজে পাইছি বস আমি ছাগল দিয়ে আর কাজ করাবো না তোমরা হয়তো সব ছাগল বস প্লিজ বস আমাদেরকে আর দুইটা দিন সময় দেন বস যাও আচ্ছা ফোনটা ধরছো না কেন না ইম্পর্টেন্ট কিছু না হ্যালো কেমন আছো কোথায় ছিলে এই তো বাসাতেই ছিলাম বাসায় ছিলে তাহলে ফোন ধরছিলে না কেন তোমার কি মন খারাপ না মন খারাপ না এমনি কিছু না আচ্ছা আমি তোমাকে পরে ফোন করি হ্যাঁ এটা তো বড়দের এটা বড় হলে পড়ো ঠিক আছে আচ্ছা সফি প্লিজ একটু দেখো না পাল শপিং সেন্টারে তোমার সাথে মহিলাটা কে ছিল মানে কি বলছি বুঝতে পারছো না সেটা জানার জানা কি খুব জরুরি আমার কাছে এখন এর চাইতে জরুরি কিছুই নেই বলো ওই মহিলাটাকে দেখো না দিয়া সব সত্যি কিন্তু জানতে নেই মানে তুমি বিবাহিত তোমার একটা মেয়েও আছে চলো এটা জাস্ট একটা দুর্ঘটনা দুর্ঘটনা কিসের দুর্ঘটনা তুমি এত বড় প্রতারক একটা মানুষ এত বড় প্রতারক হতে পারে হ্যালো নাদিয়া শোনো আমার কথা হ্যালো দিয়ে প্লিজ ফোনটা একটু ধরো প্লিজ হ্যালো হ্যাঁ নাদিয়া প্লিজ জাস্ট একবারের জন্য দেখা করো আমার সাথে আমি তোমার সাথে কখনো কোনোদিন দেখা করতে চাই না সমস্যা তোমার কথা বুঝতে পারছো না প্লিজ দেখো বোঝার চেষ্টা করো তুমি আমাকে তোমাকে জাস্ট দশটা মিনিট সময় দাও আমি তোমার সাথে দেখা করতে চাই না ঠিক আছে তুমি তোমার ডিসিশন নিও বাট আমার কথাটা আগে শোনো okay thank you thank you so much দেখো ফাঁসির আসামিরও কিন্তু শেষ কথা বলার রাইটটা থাকে আমি কি আমার কথাগুলো তোমাকে বলতে পারবো হ্যাঁ পারবো বলো আমরা দুই ভাই আমরা জমজ আমাদের চেহারা অনেকটা দেখতে একই রকম আমার নাম শফিক আর আমার ভাইয়ের নাম সোহাগ আমার ভাই সোহাগ পেশায় পাইলট ছিল ওর একটা মেয়ে আছে নাম সাবা সাবার যখন তিন বছর বয়স তখন আমি আমেরিকায় চলে যাই হঠাৎ একটা খবর আসে যে সোহাগ বিমান দুর্ঘটনায় মারা যায় এরপর আমি আমেরিকা থেকে দেশে ফিরে আসি সাবা আমাকে দেখার পর বাবা বাবা বলে চিৎকার করে জড়িয়ে ধরে আমি তাকে বলতে পারিনি আমি তার বাবা না কারণ সাবার খেলা সিনিয়র ডাক্তার বলেছে ওর মৃত্যু ঝুঁকি রয়েছে এরপর থেকে আমি সাবার বাবার ভূমিকায় অভিনয় করে যাচ্ছি একটা নিষ্পাপ শিশুকে বাঁচানোর জন্য এতটুকু অভিনয় কি খুব বেশি অন্যায়